আজকে আপনাদেরকে দেখাবো যে অনলাইনে অনেকগুলো চিটিং কতগুলো বাট পায় যারা এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে বিকজ আমি একটু আগে একটা সফটওয়্যার একজন থেকে ইউটিউবে যেটা ভিডিও দিচ্ছে go to and cash BD cash দেখেন এই যে যে বাটপার এইসব বাটপাদেরকে মানে নিয়ে পারা যায় না বাটপারদেরকে নিয়ে পারা যায় না দেখেন এখানে বলতেছে তারা সরি এখানে বলতেছে তারা দশ কয়েন অর্থাৎ এখানে আমি যেটা বুঝাতে যাচ্ছি এক হাজার কয়েন কত টাকা হতে পারে সরি এক হাজার কয়েন কত টাকা হতে পারে দেখেন মিনিমাম রিডিম এক হাজার কয়েন তো আসেন আপনাদেরকে দেখাই যে আমি এক হাজার কয়েন কত টাকা হতে পারে দেখেন এখানে পেমেন্ট সেন টাইম এক থেকে দুই দিনে লাগতে পারে ওয়ান থাউজেন্ড পয়েন্ট ফিফটি টাকা বিকাশ ফর রকেট দেখো এইখানে এখানে যে জিনিসটা লাগছে ঠিক আছে তা আপনার মনে করেন এই যে এইখানে যে এই যে রেটটা লেখা আছে এখানে এই জিনিসটা আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা কত one thousand point four fifty টাকা বাংলাদেশে পঞ্চাশ টাকা এক হাজার পয়েন্ট করতে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে তাই না অনেক সময় লেগে যাবে তো আমি চাচ্ছি না যে এইভাবে মানুষকে ধোকা দিয়ে এই যে সাপোজ মনে করেন আমি এক পয়েন্ট করে কয় বছরে এই একশো পয়েন্ট এক হাজার পয়েন্ট আমি ইনকাম করব বলেন যারা রেফারেল দেয় রেফারেল লিঙ্কে দেখা যাচ্ছে কোনো অ্যাড আসেন না দেশের ধোকাবাজিদের থেকে আপনারা বিরত থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং নিচে থাকা বেল বাটনটি অবশ্যই আপনারা ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও কিছু আপনাদেরকে দিতে পারি তো কিছু কিছু ধোকাবাজ এই অনলাইন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা আমার থেকে ভালো জ্ঞানী এবং আপনাদেরকে বলবো যে আপনারা এটার ভিতরে কোনো দিন ইয়েতে ঢুকবেন না তো অবশ্যই ভালো লাগবে থাকবেন সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইসব ধোকাবাজদের থেকে আপনারা বিরত থাকুন আমার এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি শামীম খান আসসালামু আলাইকুম